আমাদের সুন্নিয়তের ফোলাবানে বা হুজুরা ওয়াজ করে যে মানুষ বানাইল খোদা প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দর বাই মদিনার সনে বলল সোহান মানুষ বানাইল খোদা মানুষ বানাইছে কিল্লায় প্রেমের কারণে আল্লাহ মানুষকে বানাইছে পৃথিবীর মধ্যে যত রকমের প্রাণী আছে মনে রাখবেন কোনো প্রাণীর মধ্যে এত ভালোবাসা নাই এই যে চোদ্দ তারিখ গেল ভালোবাসা দিবস বলেন চাই এমন একটা প্রাণী বহু মানুষের কুত্তা ফলে আঁস করি বড় বড় ইংরেজরা কুত্তা ফলে কেউ ছাগল ফলে কেউ কুকুর ফলে কেউ গাভী ফলে কোনো একটা কুকুর রে কোনো একটা বকরি রে কোনো একটা ছাগল রে কেউ একটা ফুল দিছে কিনা দিছে দিলে দিছে কারে দিছে মানুষরে দিছে তবে হয়তো এরা খারাপ নজরে দিছে যদি আপনি যদি আজকে এই ফুলটা লইয়া যদি আপনি আপনার তার স্ত্রীর কাছে যাইতেন বলে আসসালামু আলাইকুম করছে সালাম দেওয়ার জন্য রসুল একটা আদর্শ নিয়ে আসলাম আসলে আদর্শ আমরা মধ্যে অনেকে নাই আমরা কয়টা লোক আছে আমগো স্ত্রীর ঘরে যায় সালাম দেননি দেন না আর দূরা কি কহেতেরি কি সালাম দিব ঠিক না আমি আজকে এই ক্ষুদ্র সময়ের মধ্যে আপনাদের একটা শিক্ষা দিয়ে দেয় আপনারা যাই আজকে এই বুলাসুর মাহফিলতে যাইয়া যখন দরজা দরজা নক করবেন যাইয়া যখন সে দরজাটা খুলে দিবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কইবেন নি এই কথাটা কইলে দেখবেন হইলা যেহেতু আপনি এতদিন সালাম দেন নাই তাই একটু একটু মুস্কি আসি দিব কিল্লাই আপনার ওয়াইফে একটু মুসকে দিব খুশি দিব কবে কোন মজুর রহমান ওয়া আজকে সালাম আরম্ভ করলেন আজকে একটু মুসকে দেব কালকে দেন দেখবেন অটোমেটিক সে আপনাকে দিতে থাকবে আপনাদের দুইজনের মধ্যে ভালোবাসা পয়দা হয়ে যাবে ঠিক না তো ভালোবাসবেন আপনি সেখানে আমনেকা আরেকবার আরেক দেশের মাইয়ারা যাইয়া সারা মাইয়ারা ফুল দিতেন যান পয়সা খরচ করি আল্লাহর নবীরের শূন্যটা আপনি জারি করে দেন দেখবেন কেমন পর্যন্ত আপনার মরার আগ পর্যন্ত সে ব্যক্তি আপনাকে ভালোবাসবে ঠিক না আমার এই কথাগুলি কতগুলি কথা আছে আমার একটা দেশি কথা ঠিক না দেশের নানি কথা না একটা গলার নাক লাগাইবেন ভালোবাসবেন মানুষের এই মানুষ তো যদি আপনার স্ত্রী মানুষ আপনার স্ত্রী মানুষ না আপনার মা আপনার স্ত্রীর দেন না আপনার মার একটা ভালো একটা ফুল দেন না সালাম দেন না ভালোবাসা এটাই হয়ে যাব আর এমনি তো কয়েছে ভালোবাসতে কইছে কারে সব ভালোবাসার ভালোবাসার মূল হল নবী মোহাম্মদ রসুল্লাহ সব নবীর ভালো সব ভালোবাসার মূল হলো কোথায় হ্যাঁ এটা হলো ভালোবাসা হলো সেখানে ঠিক না এই জন্য কইতেছে মানুষ বানাইল খুদা প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দর পাই মদিনার সনে প্রেমের ডুরি কোন দিকে বাঁধবেন মদিনার সঙ্গে বাঁধবেন দেখবেন এই জন্য রাসুল বললেন তোমার ইমান ততক্ষণ পর্যন্ত হবে না ইমান আলাহু লিমান লা মহাব্বাত আলাহু যার ইমান নাই যার ভালোবাসা নাই তার ইমান নাই আমরা নামাজ পড়ি রোজা রাখি যত কাজ করি সব কিছু ভালোবাসার কারণে ঠিক কিনা যত কাজ করি সব কিসের বিনিময়ে <laughs> ভালোবাসার কারণে মনে রাখবেন ভালোবাসবেন আপনি আমি আজকে একটা কথা বলবো এই আজকের এই যে মসজিদ যে মসজিদের কাছে যে মাহফিলটা হইতেছে এই মাহফিলের জায়গার মধ্যে বিগত কয়েকটা মাসের মধ্যে আমি পাঁচজন লোকের জানাজাতে অংশগ্রহণ করে এবং আমার নেতৃত্বে আমি ইমামতি করেছি বলুন না কিছু বানাল আল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কি কয়জন কইছি পাঁচজন এই কয়েক মাসের মধ্যে পাঁচজন ঠিক নেই বই তার ভাই ফাঁস পাঁচজন না এক এক আবু কিনে কি ওয়াব মজুমদার তার ভাই হালিম মজুমদার ওয়াব মজুমদার স্ত্রী আঙ্গ ইসুফের মা উপরন্ত শেষ এলো আঙ্গ সফন ভাই ঠিক না পাঁচটা লোক অল্প কয়েক মাসের মাসের মধ্যে এখানে আমরা জানাজার অংশগ্রহণ করেছি ঠিক কিনা আমরা আজকে যারা এখানে আসি এতে জানাজাটা তো হইতে পারে না কালকে হইনবেন ওয়াজ আসিলেন আগামী দিন আপনার জানাজা ঠিক নেই আমি একদম বাড্ডার কথাগুলি কিছু কথা বলতেছে আপনারা শুনবেন যে আমার যেহেতু আমাদের ফদার অতিথি চলে আসবে একটা বাড়ির কাছে আমরা এখানে জানাজার মিদ্রা এসেলে একটা কথা একটা সচর আছে ইন জেনারেল যেটাকে ইংরেজিতে বলে আমরা সবাই বলি একটা না হলে পরিবারের পক্ষিত বলে কথাটা কই তার ভাই কইনি যে আমার বাপের কাছে আমার ভাইয়ের কাছে যে যদি সাধারণ দোকান ব্যবসার খাতিরে কোনো দেনা হানা থাকেন আপনারা কি করবেন বলবেন আমরা পরিশোধ করব ঠিক কিনা এই কথাটা কই কিনা আমার কথাটা আপনি আপনাকে বুঝছেন এটা একটা সবাই আমভাবে আমরা বলে থাকি ছোট হোক বড় হোক একটা দোকানে কটিয়ে থাকে নলে পঞ্চাশটি নলে একশোটি না সাতশোটি বা এক হাজার টিয়া দশ হাজার টিয়া ইয়ার বেশি না ঠিক না এই টিয়াটি নিলাই আমার বাপ বা ভাই এদেরকে আমরা মুক্ত করার জন্য দাবি নেওয়া মুক্ত হওয়ার জন্য আমরা ওখানে কথাটা বলি ডিগলার দেই ঠিক নেই এই কথাটা মাপ নেওয়ার জন্য কিন্তু আপনারা আমি একটা কথা বলবো আমরা এই দেশ বিশেষ করে আমরা যারা এখানে আছি আমি কথাটা বলতে পারি একটা নির্দ্বিধায় বলতে পারি আমরা মেজরিটি লোক আমরা দেনা রাইখা যদিও এই কথাটা কন দেনা রাইখা বিশেষ করি একজন লোকের কথা একজন লোকের কাছে আমরা দেনা রাইখা ঋণ রেখে আমি মৃত্যুবরণ করি আমরা কথাটা বিশ্বাস হয় সে কে কে কি পারে না যে আয়াতটা আমি ফুটছিলাম ইয়া এটা আমাদের দেশের বিবাহ যখন হুজরা কোনো ছেলের ছেলের বিবাহ হয় বিবাহের সামনে দুলার সামনে পড়ে ঠিক নেই দেওয়ার সময় আয়াতটা পড়ে পড়েনি আমরা দেশে পড়ে না খোদবার মিদে খোদবা বিয়ার খোদবা হলো না পড়ে হুজুরা পড়ে আমরা খেয়াল করে না কি বলে হে মানব সম্প্রদায়রা ইত্তাকু তোমরা ভয় করো রাব্বাকুম তোমাদের প্রতিপালককে আল্লাদি খালাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে মিন্নাফসিং ওয়াহিদা একটা জীবন থেকে একটা প্রাণী থেকে একটা প্রাণ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন ও ওখালাকা মিনহা জাহা এবং তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন বোঝা গেল স্বামী থেকে স্ত্রীকে সৃষ্টি করছে অর্থাৎ ইঙ্গিত হলো বাবা আদম আলাহাতামের দিকে আদম আলাহাতাম থেকে আমাদের মা হাওয়া আলাহাতামকে সৃষ্টি করেছে ও খালাকা মিনহা যাও জাহা আমার কথা আমার হুজুর তো এখানে আছে কোরআন শিব যে অখালা মিনহা যাও জাহান আদম আলাহিসাম থেকে আরম্ভ করে ওনার থেকে ওনার স্ত্রীকে সৃষ্টি করেছেন এই কথা দিয়ে প্রমাণিত হলো যে যে বাপ থেকে অর্থাৎ স্বামী থেকে স্ত্রীকে সৃষ্টি করেছেন এই জন্য আমরা আমাদের যত রকমের বদ থেকে প্রায় এখানে আমরা যারা আছি সবাই বিবাহিত আমরা বেশিরভাগ দৃষ্টিতে দেখা যায় না সবাই বিবাহিত আমাদের বিবাহিত আমাদের স্ত্রীগণকে আমরা একটা নাম কই তার নাম হলো অর্ধাঙ্গিনী ঠিক নি কই অর্ধাঙ্গিনী অর্ধা মানে অঙ্গের অর্ধেকেরই অর্ধাঙ্গিনী কই ডারে যেহেতু ওনার থেকে সৃষ্টি করা হয়েছে এবং তাদের দুজন থেকে হ্যাঁ অখালাক মিনু হুমা রিজাল কাসির এবং তাদের থেকে অনেক অনেক ছেলে মেয়েদেরকে সবাইকে সৃষ্টি করা হয়েছে তো কর্মলে ছিল আপনাদের কইলা কইতে পারলেন না যে আমরা এখানে একটা লোকেরও যতজন মারা গেছে সবাইকে দুনিয়ার ব্যবসা বাণিজ্যের দোকান পাড়ে দেনাহানার কথা কই কিন্তু এমনকি আমরা কেউ একটা লোক যে সাধারণ লোক কর আর জেনারেল লোক শিক্ষিত কন এবং মূর্খ লোক একটা লোকও কি বলছেন আপনি আপনার স্ত্রীর থেকে ঋণ মুক্ত হইতে পারছেন কিনা এই কথাটা কেউ জিজ্ঞাসা আমরা করি কথাটা বুঝাইছে এই জন্য আমি বলতেছিলাম যে আমরা বেশিরভাগ লোক বেশিরভাগ একটা ডেফিনেটলি করা যায় আমরা ঋণ রেখা ঋণগ্রস্ত হইয়া আমরা মারা যাই ঋণ রেখা মারা যায় না কারণ এই যে আমার আপনার বিবাহের মধ্যে যে এক একজনের দুই লাখ তিন লাখ টাকা পাঁচ লাখ টাকা কাবিন করলেন আজও কি পরিশোধ করার কোনো রকমের ব্যবস্থা নিয়েছেন যে না ঠিক না কথা